চলে যাবে আমরা আমাদেরকে বলি না এরকম কথা ওই সাহাবাই গ্রামগণ সেদিন বলেছিলেন নবীজি তখন বললেন না এটা মনে করো না কারণ তোমরা আল্লাহ নিয়ামতের তুলনায় যতই নাকি হাসিল করো না কেন সব নাকি আল্লাহর একটা নিয়ামতের এক টুকরা নিয়ামতের সমান হতে পারে না বোঝানোর জন্য নবীজি বললেন সনব কেমতের ময়দানে এমনও হবে একজন বান্দা অনেক নেকামল করেছে বহু নেকামল নিয়ে হাজির হয়ে যাবে তার নেকামলটা যদি অনেক বড় শক্তিশালী পাহাড়ের উপরেও রেখে দেওয়া হয় ওই নেকামলের ভারে চাপে পাহাড় মাটির তলায় দাবিয়ে যাবে এত নেকামল করার পরেও আল্লাহর অহংকার করার কারণে নেকামল নেকামলের অহংকার করার কারণে সে জাহান নামে যাবে বলে নাউজুবিল্লাহ অতএব মনে করো না যে তাসবি পড়লেই আমি জান্নাত কিনে নিলাম কিন্তু আল্লাহ তালা দয়া করে তার শ্রেষ্ঠত্ব বরত্বের কারণে শ্রেষ্ঠত্ব আল্লাহ আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব আল্লাহ তালার বরত্ব বর্ণনা করেছে তার বান্দা আল্লাহ খুশি হয়ে সুবহান আল্লাহ হবে হামদিহি সুবহান আল্লাহ আজিম বললে এক লক্ষ চব্বিশ হাজার নেকি দিয়ে দেবেন বলে সুবহান কেন কেন কেন ওই যে তিরমিজি শরীফে হাদিসে আছে আবু জার গিফারে জিজ্ঞাসা করেছিলেন নবী রাসুল কয়জন ছিলেন তখন নবীজি বলেছিলেন এই দুনিয়ার জমিনে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল দুনিয়ায় এসেছিলেন বলেন সোহান এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল সবাই জিকির করেছেন সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সূরা মারিয়ামের তাফসিরে রয়েছে ঈসা মা মারিয়াম যখন ঈসা নবীকে পেটের মধ্যে নিয়েছিলেন গর্ভের মধ্যে যখন ছিলেন তখন মা মরিয়ম বলছেন আমার হিসাব আমার পেটের মধ্যে আছে প্রত্যেকটা নবী জন্মগত জন্মগতভাবেই আল্লাহর হুকুম এমন ভাবে মেনেছেন যা দুনিয়ার মানুষকে অবাক করে দিয়েছে বলেন মরিয়ম বলেছেন আমার ইসা যখন আমার পেটের মধ্যে থাকতো আমি যখন নীরব থাকতাম ব্যস্ত হতাম না তখন আমি দেখতে পেতাম শুনতে পেতাম আমার ছেলে ইসা রুহুল্লাহ পেটের মধ্যে থেকে আল্লাহর তাসবিহ পড়ছে বলেন ভালো কাসিরের মধ্যে আছে বলছে আমার মা আমার আমি মা আমার পেটের মধ্যে বাচ্চা বাচ্চা হয়নি দুনিয়াতে হয়নি ওই সন্তান পেটের মধ্যে পড়ছে ওই আওয়াজ আমি মা শুনতে পেতাম বলে সমস্ত নবী জিগির করতেন সুবহানাল্লাহি সংক্ষেপে বলি আর অনেকগুলো হাদিসে এরকম পাওয়া যায় সহি এবং দুর্বল হাদিসেও পাওয়া যায় আল্লাহ নবী বলেছেন বলেছেন একবার সুহান আল্লাহ বললে উহুদ পাহাড় পরিমাণ নাকি পাওয়া যায় আলহামদুলিল্লাহ বললেও উহুদ পাহাড় পরিমাণ নাকি পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ বললেও উহুদ পাহাড় পরিমাণ নাকি পাওয়া যায় আকবার বললেও পাহাড় পরিমাণ নাকি পাওয়া যায় এইরকম বলতে বলতে আল্লাহ নবী এই গুলোর অনেক ফজিলত বলেছেন কিন্তু গোটা পৃথিবীর কোন হাদিসে কেউ কি দেখাতে পারবে ইল্লাল্লাহ বললে কি নাকি হয় দেখাতে পারবে জীবনে শুনেছেন নবীজি বলেছেন নবীজি নবীজি কি কখনো বলেছেন ইল্লাল্লাহ বললে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলে আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছ দিবেন বলেননি কেন বলেননি এজন্য বলেননি ওই জিকিরের দরকার নাই ইল্লাল্লাহ বলার কোনো জোরে বলেন কোনো দরকার নাই আল্লাহ যে তাজবি দিয়েছেন এই তাসবিগুলো সারা জীবন আমরা পাঠ করে শেষ করতে পারবো না এক নম্বর কথা হলো এটা এক নম্বর কথা হলো সুবহান আজিম ইল্লাল্লাহ এর অনেক ফজিলত বয়ান করা হয়েছে কিন্তু ইল্লাল্লাহর ফজিলত পাওয়া যায় না এখান থেকে বোঝা যায় ইল্লাল্লাহর জিকিরও জায়েজ নাই ইল্লাল্লাহ জিকিরও জায়েজ নাই দুই নাম্বার কথা হলো যারা এই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকিরের বাক্য শুধু চারটা নয় আর অনেক আছে সহিহ হাদিসে আছে আল্লাহর নবী বলছেন ফেরেশতারা এই এই তাসবিহটা বেশি করে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল মালিকিল কুদ্দুস আরেকটা হাদিসে আছে সাহাবায়ে কেরামগণ এটাও পড়তেন সুবহানাল্লাহিল হাক্কুল মুবিন আমার বুখারি শরীফের মধ্যে আছে আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালার গুণবাচক নাম রয়েছে নিরানব্বইটি মান আহসাহা দাহলাল জান্নাত আল্লাহর কোন বান্দা আল্লাহ তালা এই নিরানব্বইটা নামকে যদি আয়ত্ত করে মুখস্থ করে এই নাম ধরে তাকে ডাকে নাম ধরে যদি তাকে চেনার চেষ্টা করে অবশ্যই আল্লাহ তালা ওই বান্দাকে আল্লাহ তালা জান্নাত পৌঁছে দেবেন বলেন সুবহানাল্লাহ তাহলে বুখারি শরীর মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহর একশোটা নামে জিকির করেন না কেন ইয়া খালেক ইয়া মালিক ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফার নিরানব্বইটা নামে জিকির করেন সমস্যা নাই কিন্তু ইল্লা জিকির কোথায় পেলেন এই বেদাতকে আমাদের মধ্যে থেকে দূর করে দিতে হবে বলেন সুবহানাল্লাহ আসুন একটু দূরত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا সময়ত মুসল্লি ভাইরা বাবারা তাহলে দুই নম্বর যুক্তি দেখেন যে ইল্লাল্লাহর জিকির তারাই করে যারা আল্লাহর শেখানো নবীর শেখানো বাক্য দিয়ে জিকির করে খুশি হতে পারে না এই জিকির দিয়ে সন্তুষ্ট হতে পারে না মন প্রাণ ভরে না তখন বানানো শব্দ দিয়ে জিকির করা শুরু করে দেয় তিন নম্বর যুক্তি হলো ইল্লাল্লাহর জিকির যদি জায়েজই হতো তাহলে ইল্লাল্লাহ সহ আর অনেক শব্দের জিকির জায়েজ হয়ে যাবে যেমন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলাকে লক্ষ্য করে আল্লাহর নাম উচ্চারণ না করে আল্লাহকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহু মানে তার জন্য আসমান জমিনে যা আছে সব তাহলে আমরা লাহুরও জিকির করতে পারি ইল্লাল্লাহ যদি জিকির জায়জ হয় তাহলে আল্লাহ তাআলা লাহু মাগফিস সামাওয়াতি তার জন্য আসমান এবং জমিন তাহলে লাহু জিকির করো লাহু লাহু লাহু লাহু লাহু লাহু করবে কেউ ইল্লাল্লাহ যেমন জিকির করা জায়েজ না তাহলে লাহুরও জিকির করা জায়েজ না হু তাহলে ইল্লাহ জায়েজ হলে তাহলে লাহুর জিকির করতে হবে লাহুর জিকির জায়েজ হলে হু জিকির করতে হবে অনেক জিকিরের শব্দ অনেক বেড়ে যাবে এজন্য আমার ভাইরা আল্লাহ তাআলা যে শব্দ দিয়েছেন নবীজি যে শব্দ শিখিয়েছেন এই শব্দ দিয়ে জিকির করা সবচেয়ে উত্তম তাহলে আল্লাহ খুশি খুশি হবেন আল্লাহ তালা নবীও আমাদের প্রতি আমাদের প্রতি দয়া পরবাস হয়ে আল্লাহর হুকুমে তিনি আমাদেরকে আমাদের জন্য সাফায়াত করবেন বলে সুহান তাহলে দেখেন দুই নম্বর আয়াত চলে গেল এরপরে আসেন আরো দুইটা আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শোনাই সুরা কাহাবের মধ্যে আল্লাহ তালা বলছেন المال والبنون زينة الحياة الدنيا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا الله رب العالمين বলেন হে দুনিয়ার মানুষ এই দুনিয়ার ধন সম্পদ আর তোমাদের ছেলে মেয়ে তোমাদের সন্তান সন্ততি এগুলো হলো ক্ষণস্থায়ী সম্পদ অল্প সময়ের জন্য আল্লাহ তালা তোমাদের কাছে রেখেছেন এগুলো চিরদিন তোমাদের কাছে থাকবে না এগুলোর দ্বারা চিরদিন তোমরা উপকার পাবে না এগুলোকে চিরস্থায়ী মনে করো না এগুলোর মহাব্বতে পরে পাগল হয়ে যেও না তোমাদের যে জিনিসটা তোমাদের জন্য চিরস্থায়ীভাবে দরকার সেটা হলো خير عند ربك ثوابا وخير املا তোমাদের জন্য চিরস্থায়ী নেক আমল আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সলিহাত বাকিয়াতুস সলিহাত হলো তোমাদের জন্য আল্লাহর তোমার রবের নিকটে সবের দিক দিয়ে এবং আমলের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ হলো বাকিয়াতুস সলিহাত আমার মুসলমান ভাইরা নবীজি এর ব্যাখ্যা করেছেন বাকিয়াতুস সালিহাত মানে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আরো কিছু হাদিসে পাওয়া যায় নবীজি বলছেন বাকিয়াতুস সালিহাত এটাকেও বলা যায় লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم এটাও একটা জিকির বলেন সুবহানাল্লাহ নবীজি বলছেন বাগিয়াত সলিহাত আল্লাহ বলেছেন তোমাদের তোমাদের বাগিয়াত সলিহাত তোমাদের রবের নিকটে সবের দিক দিয়ে শ্রেষ্ঠ আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ বাগিয়াত সলিহাত কি এই আয়াতের তাফসিরে নবীজি নিজে বলেছেন বাগিয়াত সলিহাত হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তাহলে কখন ইল্লাল্লাহ জিকির করব না লা হাওলা ওয়া লা কুওয়াতা বলবো বলেন এখন চিন্তা করেন লাউলার দলিল কত জায়গায় আছে বহারি শরীফে আছে তিরমিজি শরীফে আছে কত জায়গায় আছে নবীজি বলছেন জান্নাতের ধন ভান্ডার জান্নাতের খাজায়েন হলো মানে যে ব্যক্তি অর্থ সহ বুঝে তাফসির সহ বুঝে পড়লো সে জান্দাতের ধন ভান্ডার পেয়ে গেল বলেন ইল্লাল্লাহর কি আছে ইল্লাল্লাহ বললে কি হবে নবীজি বলেন অথবা দরকার নাই ওটা এবার দেখেন একই রকম আয়াত সংক্ষেপে বলে বলে শেষ করে দেই একই নম্বর একই রকম আয়াত আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 76 নম্বর আয়াতে বলছেন ওয়াজিদুল ওয়াজিদুল্লাহুল লাযীনা হাদাদাউ হুদা والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য হেদায়েতকে বৃদ্ধি করে দেবেন আল্লাহ তাআলা তাদের ঈমানকে আমলকে বহু গুণে বৃদ্ধি করে দেবেন والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا আজ তোমাদের নিকটে একই কথা আল্লাহ তালা বলেন তোমাদের নিকটে তোমাদের জন্য তোমাদের রবের নিকটে হাতি হলো সবের দিক দিক দিয়ে দিক দিয়ে এবং বাঞ্ছনার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ এই আয়াতের তাফসিরে একটা হাদিস বলা হয়েছে হাদিসটা শোনেন হাদিসটা হলো এইরকম সাহাবি আবু দারদার রদি আল্লাহ তালানো বলছেন নাবি করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিয়ে শীতের দিনে রাস্তা চলছিলেন পথ চলতে চলতে হঠাৎ করে একটা গাছের নিচে দাঁড়ালেন আর গাছের একটা ডাল ধরে জোরে করে ঝাঁকি মারলেন তাতে গাছের সব পাতা ঝরে গেল সাহাবাই বললেন হে আমার সাহাবাই তোমরা কি জানো আল্লাহ তালা বান্দা যখন এই জিকিরগুলো বেশি বেশি করে পড়ে এই বাক্যগুলো বেশি বেশি করে পড়বে লা ইল্লা বিল্লাহিল আলিজিল আযীম এই শব্দগুলো বেশি বেশি করে পড়বে আমি ডাল ঝাঁকি দেওয়ার কারণে যেভাবে গাছের সব পাতা ঝরে গেল ওই বান্দার সারা জীবনের সব গুণাগুলো ঝরে যায় সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন যে তাহলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে খুন রাহাজানি জেনা বিচার না কবিরা গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা আল্লাহ তাআলা ওই বান্দা তৈরি করে দেবেন বলেন সুবহানাল্লাহ একজন বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি করে আবার জেনার পরে এরকম কখনো হতে পারে সব সময় জিগির করত আল্লাহ তারা তার মন মানসিকতা এত সুন্দর করে দেবেন যে পাপ পাপের প্রতি তার ঘৃণা সৃষ্টি হয়ে যাবে পাপকে সে ঘৃণা করবে পাপ থেকে বহু দূরে সে একশো গজ দূরে হাঁটবে বলে এই জন্য আল্লাহ তালা আল্লাহ তাল্লাহ নবী বলছেন গাছের পাতা যেভাবে ঝরে গেল এ দোয়াগুলো পড়লে ওইভাবে তার সারা জীবনে সব গুণা ঝরে যায় এই হাদিস যখনই আবু দারদা বলতেন অন্যদেরকে শোনাতেন নবীজির হাদিস বলতেন যে এই হাদিস যেদিন আমি শুনেছি সেদিন থেকে আজ পর্যন্ত সদা সর্বদা হর হামেশা আমি এই কালেমাগুলো পড়ি এই গুলো করি এক সেকেন্ডের জন্য আমি আমার জবানকে বন্ধ রাখি না আর এটাই হলো জান্নাত আর এটাই হলো জান্নাতের ভান্ডার তারপরে বললেন আমি সব সময় পড়ি আমি এক মুহূর্তের জন্য এগুলোকে ভুলি না বা বাদ দেই না যদিও লোকেরা আমাকে পাগল বলে বলেন আপনি সবসময় যদি জিকির করতে থাকেন যদিও লোকে পাগল বলে মানে এই না যে আপনি পাগলের মতো জিকির করবেন আওয়াজ করবেন লাফাবেন তা বোঝানো হয়নি যদিও নবী যার একটা হাদিসে বলেছেন না এমন ভাবে জিকির করার জন্য লোকে তোমাকে পাগল বলে এর মানে হলো সব সময় জিকির করা জিকির বন্ধ না রাখা পায়খানাতে গেলে বসে জিকির করবেন তা নয় পায়খানাতে ঢোকার আগে টয়লেটে ঢোকার আগে ইস্তেঞ্জা করার করার আগে আপনি দোয়া পড়লেন বের হয়ে পড়লেন আফানি এটাই হয়ে গেল আপনার বলেন আবু বলছেন সারা জীবন আমি সব সময়ের জন্য এক সেকেন্ডের জন্য আমার জবান বন্ধ রাখি না সব সময় আমি এগুলো পড়তে থাকি এমনকি লোকেরা যদিও আমাকে পাগল বলতে থাকে তবুও আমি বন্ধ করি না বলেন সোহান তাহলে সাহবাই কালামদের কাছ থেকে আমরা কি পেলাম জিগির কাকে বলে দেখেন সোহান এখন আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা কথা বলে শেষ করে দেই আমার ভাইয়েরা দেখেন কেউ যদি ইল্লাল্লাহ জিকির করে লাহু জিকির করে হু হু জিকির করে এগুলো হারাম হয়ে যাবে বেদাত হয়ে যাবে যারা বেদাতের হাদিসগুলো বলে না বেদাতের হাদিসগুলো যারা উচ্চারণ করে না জনগণকে যারা বেদাতের হাদিসগুলো শোনায় না তারাই বলে ইল্লাল্লাহ জিকির করা যায় বলেন নাউজুবিল্লাহ দেখেন নবীজি বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ যে ব্যক্তি আমাদের ইসলামের মধ্যে এমন কোন বিধান চালু করলো যা আমাদের দিন ইসলামের মধ্যে ছিল না ফাহুয়ারদ সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা ছুড়ে ফেলা হবে নবীজি বলছেন আমার ইসলামের মধ্যে নাই কিন্তু নতুন বানিয়েছে সেটা ছুঁড়ে ফেলা হবে তো ইল্লাল্লাহ কোরআন হাদিসে নাই এর ফজিলত নাই এটা কি হবে বলেন ছুঁড়ে ফেলা হবে ইবনে মাজা শরীফে হাদিস নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো বেদাত বেদাতের মধ্যে লিপ্ত হবে আল্লাহ তালা তার ফরজ ইবাদত কবুল করবেন না নফল ইবাদত কবুল করবেন না ওলা সালাতান ওলা জাকাতান ওলা হাজান ওলা অমরাতান ওলা জিহাদান তার জীবনের কোনো নামাজ রোজা হজ জাকাত তার জিহাদ কিছুই কবুল করবেন না আল্লাহর ওই বান্দা আটার খামের ভিতর থেকে যদি আটার খামির করার পরে আটা খামির করার পরে আটার ভেতরে যদি চুল পাওয়া যায় ওই চুল টান দিয়ে যেমন মানুষ ফেলে দেয় যে ব্যক্তি বেদাতের উপর আমল করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে আটার ভিতর থেকে চুল বের করার মতো ইসলাম থেকে তাকে বের করে দিবেন বলেন নাউজবিল্লা ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে যে বেদাতের উপর আমল ছোট্ট দুইটা ঘটনা বলে শেষ করে দেই বেশি আর আপনাদেরকে বিরক্ত করবো না সেটা হলো এক নাম্বার হলো আপনারা জানেন এর আগেও বলেছি আপনারা শুনেছেন যে একজন আল্লাহর বান্দা পড়লেন হাদিস পড়লেন একজন মহাদিস যে আল্লাহর কোনো বান্দা যদি খুব সুন্দর করে উঁচু করে এবং কায় বাক্যে দুনিয়া থেকে মনটাকে সরিয়ে নিয়ে সে মনটাকে পবিত্র করে অত্যন্ত মনোযোগ সহকারে জীবনে যদি সারা জীবনেও যদি এরকম তার দুই রেখাত নামাজ থাকে খুব সুন্দর করে উঁচু করেছে খুব সুন্দর করে দুই রেখাত নামাজ পড়েছে তাহলে এই নামাজের দ্বারা তার সারা জীবনের সব গুণা আল্লাহ মাফ করবেন এবং এই নামাজের উচিলে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবেন বলে আল্লাহর এই মহাদ্দেশ বান্দাব ভাবলো আমি এরকম আমল করবাম একদিন সে সুন্দরভাবে অজু করলাম সুন্দরভাবে হাত ধুলো হাত ধৌত করলো মুখ ধৌত করলো মাথা মাসে করলো সুন্দরভাবে উজু সম্পন্ন করলো অনেক সুন্দর করে উজু করার পরে সে নামাজে দাঁড়িয়ে গেল অনেক মনোযোগ সহকারে নামাজ পড়লাম মনে মনে ভাবলো চক্ষু খোলা রাখলে চক্ষু খোলা রাখলে দুনিয়া দৃশ্যগুলো পড়বে মনোযোগ আমার নষ্ট হয়ে যাবে অতএব আমি চক্ষু বন্ধ করে মনোযোগ সহকারে নামাজ পড়ব চক্ষু বন্ধ করে অনেক কষ্ট করে খুব মনোসংযোগ সহকারে খুশু খুজুর সহিত প্রত্যেকটি দোয়া সোরাকে রাত আর মনোযোগ সহকারে অর্থ বুঝে বুঝে পড়েছেন নামাজ শেষ করেছেন এইভাবে নামাজ শেষ করে রাতের বেলা ঘুমিয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে তিনি স্বপ্ন দেখছেন স্বপ্নের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুই রাকাত নামাজের বিনিময়ে তাকে জান্নাতে পৌঁছে দিয়েছেন এখন জান্নাতে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে অনেকগুলো হুর পেয়েছে সুন্দরী নারীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে হঠাৎ করে তার মধ্যে একজন হুরকে দেখা গেল অর্থাৎ দু চোখ কানা সে দু চোখে দেখতে পায় না এই মহাদিস বান্দা বলছে কি ব্যাপার জান্নাতের মধ্যে হুর কেন কানা জান্নাতের মধ্যে তো কোনো হুর কানা হতে পারে না এরপরে একজন ফেরেস্তা বলছেন হে আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনে একবার দুই রাখাত নামাজ পড়েছ চক্ষু বন্ধ করে ওই চক্ষু বন্ধ করার কারণে এই হুরটা কানা হয়ে গেছে কেন আমি তো মনোযোগ বৃদ্ধি করার জন্য দুনিয়াবি চিন্তা যেন না আসে এজন্য তো আমি চোখ বন্ধ করেছিলাম তাহলে আমার তার সব বেশি হওয়া উচিত কিন্তু চক্ষু বন্ধ করার কারণে আমাকে কানাহুর দেয়া কেউ দেওয়া হলো কেন ফেরেস্তা বললো বলো সারা জীবনে আল্লাহ নবী তো কোনোদিন চোখ বন্ধ করে নামাজ পড়েননি তুমি কেন নবীর সুন্নাতের উল্টা করলে নবী সারা জীবনেও যদি একবার চোখ বন্ধ করে নামাজ পড়তেন এরকম হাদিস কি তুমি পেয়েছ যদি এরকম হাদিস না পাও নবীজি যে কাজ করেনি সে কাজ তুমি করেছ এর শাস্তি হিসেবে তোমার হুটটা কানা হয়ে গেছে মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলহী এই উদাহরণটা দিয়েছেন তাহলে দেখেন চোখ বন্ধ করে নামাজ পড়ার কারণে যদি আল্লাহ তালা শাস্তি এরকম দেন যে তার জান্নাতের হুরখানা হয়ে গেল তাহলে ইল্লাহর জিগির নাই হাদিসে নাই মানোয়াট কোন মন করা যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেই কি হয়ে গেল আল্লাহ ছেড়ে দেবেন বলেন ছেড়ে দেবেন দুই নাম্বার ঘটনা শোনেন বিখ্যাত গ্রন্থ নুজহাদুল মাজালিসের মধ্যে আছে ঈদুল ফিতরত অথবা ঈদুল আজহার নামাজ হয়ে যাওয়ার পরে একজন লোক গিয়ে নামাজ পড়তে লাগলো ঈদের ময়দানে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে লাগলাম হজরত আলী তাকে ধরে চাবুক দিয়ে পেটাতে লাগলেন আর বললেন ঈদগাহে নামাজ হয়ে যাওয়ার পরে জামাত হয়ে যাওয়ার পরে আবার কেন তুমি নামাজ পড়ছ বলছে হে আলী হে আমিরুল মোমিনিন আমি তো নামাজ পড়ছি আপনার তার উৎসাহ দরকার আপনি আমাকে মারছেন কেন হজরত আলী বললেন দেখো নামাজ পড়লে কি হবে যেখানে নামাজ পড়া দরকার সেখানে নামাজ পড়বে আর যেখানে নামাজ পড়া দরকার নাই সেখানে নামাজ পড়বে না আল্লাহর নবী সারা জীবনে আমাদেরকে এইভাবে নামাজ পড়িয়েছেন যে ঈদুল ফিতরের আগে ঈদুল ফিতরের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ নামাজের যে জামাত হবে তার আগে পরে ময়দানে কোনো নামাজ হবে না আর তুমি নামাজ পড়ে বেদাত করেছ নবীর সুন্নাতের বিপরীত করেছ আর বেদাত করেছো বলে আমি তোমাকে বেদাতের জাহান্নামের শাস্তি দিলাম বলেন সুবহান চিন্তা করেছেন যেখানে নবীজি নামাজ পড়েন ঈদগা ময়দানে জীবনে কোনোদিন ঈদুল ফিতর পরে বা ঈদুল আজহার পরে নবীজি নামাজ পড়েননি তুমি নামাজ পড়ছো এটাই তোমার বেদা বেদা এজন্য তোমাকে চামক দিয়ে পেটালাম পিটালাম পেটালাম যেন তোমার শিক্ষা হয়ে যায় আর জীবনে কোনোদিন তুমি সুন্দরের বিরোধিতা না করো বলে সুবহানাল্লাহ তাহলে ইল্লাহ জিকির কোরআনে নাই হাদিসে নাই তাহলে হযরত আলীর সময় যদি থাকতাম হজরত ওমরের সময় যদি আমরা এই মন করা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতাম যে ইল্লাল্লাহ জিকির করা যায় তাহলে হজরত আলী হজরত ওমর আমাদের কাল্লা উড়িয়ে দিতেন বলেন আল্লাহ আকবার অতএব ইল্লাল্লাহর পক্ষে যত যুক্তি দেওয়া হয়েছে যত দলিল দেওয়া হয়েছে যত রকম ভাবে বোঝানো হয়েছে এখনো যত বোঝানো হচ্ছে কেমন পর্যন্ত যত বোঝানো হবে সব বানোয়াট মন গলা বিভ্রান্তিকর কোনোটাই গ্রহণযোগ্য নয় অতএব কোরআন হাদিসে যা আছে আমরা তাই মানব আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যে যা আছে তা মানব আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যে যা নাই তা আমরা কখনো মানবো না বেদাতের মধ্যে যাবো না তখন সব আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন ইসলাম যে ব্যক্তি কোনো বেদাতকারীকে সম্মান করলো সেদিন ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো আব্দুল্লাহ ইবনে মাসউদকে এক লোক এসে বলছেন হে ইবনে মাসউদ অমুক লোক আপনাকে সালাম দিয়েছে বলছে অসম্ভব ওই লোকের সালামের জবাব আমি দেব না এ কারণে যে দেব না সে দিন ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করেছে বলেন আল্লাহু তাহলে আজকে প্রত্যেকটা যে আয়াত এবং যে হাদিসগুলো আমি উল্লেখ করেছি সবই বিস্তারিত না বললে বোঝা যাবে না তারা প্রত্যেকটায় কাটছাট করে অতি সংক্ষেপে আমি আপনাদেরকে শোনালাম এবং বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ বাকরবুল আলমিন গোটা বিশ্বের মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে দেন সবাই সারা বিশ্বের সারা বাংলাদেশের সকল মুসলমান সকল আলিউলমা সকল শায়েখ মহাদ্দিস মুফাসির মুফতি দুনিয়ার সকল মুসলমান মমিনিন মমিনাত সবাই যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিন কায়েমের জন্য কাজ করতে পারি হককে প্রতিষ্ঠিত করার জন্য যেন কাজ করতে পারি এবং সকল প্রকার বাতিল এবং নাফরমানি থেকে আমাদের মহান আল্লাহ পাক রবুল আলমিন যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদের সকলকে তার দিনের পথে পরিপূর্ণরূপে কবুল করে নেন পরিপূর্ণ মুসলমান বানিয়ে দেন আমরা সকলে বলি আল্লাহ আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله আসুন আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آله بلغ العلا بكماله كشف